আজকে আমরা ঘুরব সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরে প্রথমেই আমরা বাস থেকে নেমে হজরত শাহজালাল রহমতুল্লা আলাহির মাজার শরীফ ঘুরে দেখলাম ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি ও দরবেশ হজরত শেখ শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমতুল্লাহ আলাহি ওনার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররদ সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছেন বলে ধারণা করা হয় সিলেটে ওনার মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে সিলেট বিজয়ের পরে শাহজালাল রহমতুল্লা আলাহি এর সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন হরজত শাহজালা রহমতুল্লাহ আলহী এর সফর সঙ্গীর তিনশো জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা এরপর আমরা সিএনজি করে চলে গেলাম সিলেটের দয়ার বাজারে এখানে সিলেটের দয়ার বাজারে সিএনজি ভাড়া নিল একশো চল্লিশ টাকা জনপ্রতি রাস্তার দুপাশের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমাদের সিএনজি এগিয়ে যেতে লাগলো এই রুটে সিএনজি ছাড়াও বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রের অবস্থান এই হচ্ছে ধলাই নদী ঝর্নার প্রাণী প্রচুর স্রোতে কলকল শব্দে বয়ে যায় এই নদীতেই এখানে বর্ষণ স্নাত প্রকৃতি যেন সেজে ওঠে সবুজের আচ্ছাদনে ভোলাগঞ্জ কোয়ারির জিরো পয়েন্টের ওপারে উঁচু পাহাড়ের ঘেরা সবুজের মায়াজাল সেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল পানির অস্থির বেগে বয়ে চলা গন্তব্য ধলাই নদীর বুক স্বচ্ছ নীল জল আর পাহাড়ের সবুজ মিলেমিশে একাকার নদীর বুকে ছড়িয়ে ছিটে থাকা পাথরের বিছানা নদীটির শোভা বাড়িয়ে দিয়েছে হাজার গুণ সাদা পাথরের ওপর দিয়ে বয়ে চলা ঝর্ণার পানির তীব্র স্রোতে নয়ন জুড়ায় আর শীতল জলের স্পর্শে প্রাণ জুড়িয়ে যায় নিমেষেই শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা পথে যেতে দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য মন কাড়বে আপনার মন চাইবে দুই হাতে জড়িয়ে প্রকৃতির এই সৌন্দর্যকে আলিঙ্গন করতে যতদূর চোখ যায় দুদিকেই কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন যেন অপরূপ এক স্বর্গরাজ্য সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস